পিছনে আর কিছু অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমাদের ছাব্বিশশো দশটা প্রথমে আমাদের মন্ত্রণালয় থেকে অনুমোদিত আমি যখন দায়িত্ব নিছি ছাব্বিশশো দশটি ইজি e বাইকের পারমিশন ছিল কিন্তু যখন আমি সিটি কর্পোরেশনের দায়িত্ব নেওয়ার পর দেখলাম ছাব্বিশশো দশটার পারমিশন আছে কিন্তু পাঁচ হাজারের উপরেও চলতেছে এই শহরে যেগুলির কোনো পারমিশন নাই কিন্তু বিভিন্নভাবে তারা চলছে তো তখন আমি এই এইটাকেও বাতিল করে দিলাম আমার যে ছাব্বিশশো দশটা আমি বললাম যে আপনাদেরও ওই তারা যেভাবে চলছে আপনারাও সেভাবে চলেন কারণ তারা আমার সিটি কর্পোরেশনকেও পয়সা দিবে আবার বাইরে আরেক জায়গায় পয়সা দেবে আর যারা অবৈধভাবে চলতেছিল তখন তখন তারা বাইরে পয়সা একটা এক জায়গায় পয়সা দিয়ে চলতো যাই হোক বিষয়টা হচ্ছে যে সেটার উপরে আমি চিন্তা করি মনে করছি যে এটা আমি ছেড়ে দিছি এক কোটি টাকা হয়তো বছরে আমার রাজস্ব আসতো সেটা তাদের ওয়াদা ছিল আমার আমার নির্বাচনের আগেই যে ইজি বাইক যারা আছে তাদেরকে এখন আমি সরকারি একটা পারমিশন আসছে এটাকে মানে এটাকে নিয়ম মানে কার্যকর করার জন্য এবং মডিফাই করে যাতে কোনো ধরনের যে কারণে আগে আপনার রাস্তা চালাইতে হবে আমাদের নিয়ন্ত্রণে নিতে হবে নিয়ন্ত্রণে নেওয়ার পরে আমরা এটা প্রতি মাসে প্রতি রাস্তায় যে সমস্যাগুলি হবে সেই সমস্যাগুলি আমরা আস্তে আস্তে সমাধান করব এখন কোনো শুধুমাত্র সিটি কর্পোরেশনের যাদের অটোরিকশা বরিশাল শহরে আছে এতদিন যে অবৈধভাবে চলছে তাদেরকেই আমি বৈধতা দিচ্ছি এমন না যে নতুন কোনো টোকেন বিক্রি হচ্ছে অনলি আপনার বছরের যে ফিটা আছে সেই ফিটা দিয়েই আপনি আপনার মালিক যে মালিক এবং ড্রাইভার দুইটাই মেকশিওর আমরা করতেছি আমরা ড্রাইভারদেরও আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করব সাত দিনের যাতে নিয়মকানুন কোথায় এইজ যেন আন্ডার এইজরা যেন না চালায় সো এটা সবার আপনার ডিজিটালাইজ অবশ্যই ডিজেল স্ক্যান করবো আমরা বছরে এবং যে ড্রাইভার আছে তার ছবিটা ওখানে থাকবে টানানো এখানে এই প্রথম বরিশালেই আমরা ডিজিটালাইজ ওয়েতে এই ব্যাটারি চালিত অটোরিকশাকে আমরা আপাতত আমি স্টার্ট করতেছি আমাদের পাঁচশো জমা পড়ছে পাঁচ হাজার অলরেডি জমা পড়ছে তো এটা যাচাই বাছাই করে আমরা তাদের স্ক্যানিংয়ের মাধ্যমে ড্রাইভার ফিক্স থাকবে কে চালাবে একটা ব্যাটারি চালিত অটোরিকশা যদি তিন বেলা তিনজন চালায় বা দুইজন চালায় সেই দুইজনের আইডেন্টিফিকেশন আমাদের কাছে থাকবে তারা যেন আন্ডারাইজ যেন কেউ চালাইতে না পারে তারা নির্দিষ্ট স্থানে আপনার যেন দাঁড়ায় তো যে কোনো জায়গায় তারা প্যাসেঞ্জার উঠাইতে পারবে না তো এরকম কিছু নিয়মাবলী আমরা তৈরি করছি এবং এটি চলার সাথে সাথে পথে যত চলবে এই জিনিসগুলি আমরা আবার সংশোধন করে নেব যদি কোনো ধরনের মাঝখানে কোনো গ্যাপ থাকে সো এইটা প্রথম বরিশাল সিটি কর্পোরেশন এইভাবে নিয়ন্ত্রিতভাবে ডিজিটালাইজ ওয়েতে এই অটোরিকশা পারমিশন দিচ্ছে এদিকে শুনে যান তিন মাসের পরে তোমাকে কাউন্সিলার লাভ নাই ছাত্র কি দাও